হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো বিশ্বের সেরা কিছু ভৌতিক রিংটোং বা ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিকগুলোর নাম ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের তালিকার প্রথমে রয়েছে জনপ্রিয় হরর সিরিয়াল আহাটের ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিকটির ভিউ রয়েছে উনষাট হাজার এরপরে রয়েছে সেন মাইকো চ্যানেলে আপলোডকৃত হরর সাউন্ড ইফেক্ট নামক মিউজিকটি মিউজিকটির ভিউ রয়েছে পঁচাত্তর মিলিয়ন তারপরে রয়েছে এনসিসি রিলিজ সাসপেন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বর্তমান মিউজিকটির ভিউ রয়েছে ছয়শো চব্বিশ হাজার তারপরে রয়েছে জনপ্রিয় স্কুইড গেমের থিম মিউজিক পিঙ্ক সোলজার মিউজিকটির ভিউ রয়েছে নয় মিলিয়নের উপরে আপনাদের জন্য একটি প্রশ্ন রয়েছে আচ্ছা বলুন তো এটা কোন মিউজিক থাক আপনাদের বলা লাগবে না আমি বলছি এটা হলো জনপ্রিয় আজিঙ্কিয়া খ্যাত হঠাৎ সাঁত্রিশ বছর পরের থিম মিউজিক পাঁচ বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে ছাব্বিশ হাজার এরপর রয়েছে হান্টেড হাউসের হ্যালোইন হরর স্ক্যারি অ্যান্ড মিউজিকটি আট বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে দুই মিলিয়ন এরপর রয়েছে ভূত এম এর ব্যাকগ্রাউন্ড মিউজিক একটির ভিউ রয়েছে একশো পাঁচ হাজার তারপরে রয়েছে ওয়াল ফাউলিং সাউন্ড ইফেক্ট স্ক্যারি মিউজিকটি চার বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে ছয় মিলিয়নের উপরে এরপর রয়েছে আর্য রাসেল ভাইয়ের ভূতে প্রেমের আরও একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বর্তমান আরজে রাসেল ভাইয়ের ভূত এফ এম ভূত ডট কম নামে চলে এরপর রয়েছে জনপ্রিয় হরর মুভি কাঞ্চনার থিম মিউজিক দুই বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে তিন মিলিয়নের উপরে